মানুষের নামে সুরা দিয়েছেন সুরাতুল ইনসান সুরাতুল নাস আবার ইন্ডিভিজুয়াল পুরুষ মানুষের নামে সুরা দিয়েছেন নবীর নামে একজন অলির নামে সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম সুরা নুহ আছে না নাই আবার সুরা লোকমান আছে না নাই মানুষের নামে সুরা তাই না তো সাতজন পুরুষের নামে সুরা আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সুরা দিলেন বরং তো সুরাটার নাম কি মারিয়াম তো রেশিওটা কম হয়ে গেছে না পুরুষ সাতজন নারী একজন নারীরা যাতে রাগ না করে নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সুরা দিলেন সুরার নাম তার মানে আল্লাহ নারীকে খুশি রাখতে চায় বিশ্বনবীও নারীদেরকে খুশি রাখতে চায় আমরা অনেকে বলে হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি